না ঘুছিলে মনের ময়লা না ঘুছিলে মনের ময়লা ও সে সত্য পথে যায় না চলা সত্য পথে যায় না চলা মনে পরিষ্কার করো আগে অন্তর্বা সঙ্গে সাপা জপ মালা স্নানাধি বস্ত্র পরিষ্কার সঙ্গে সাপা জপ নদী তোরবে যদি তার জোগাড় করো এই বেলা ভব নদী তোরবে যদি তার জোগাড় করো এই বেলা যিশুর রশি